thank you মন কান্দে মন কান্দে তোর লাগিয়া মন কান্দে শুধু পাখি ভালোবাসি তোরে তুই বুঝলি না ওরা এ অন্তরে তোর স্মৃতি জলে রে চলো নাই প্রেম কখনো মরে না হাসরের ময়দানে থাকবো তোর সন্ধানে অমা তো তুই পাবি না মন কান্দে মন কান্দে মন কান্দে মন কান্দে রে তোর লাগিয়া আমার জীবনের সব গল্প আর আমি চাই যে আমার জীবনের গল্পটুকু পৃথিবীর সবাই জানুক মন কান্দে মন কান্দে তোর লাগিয়া মন কান্দে মন কান্দে ভালোবাসি তোরে তুই বুঝলি না ওরা এ অন্তরে তোর স্মৃতি জলে রে চলো নাই প্রেম কখনো মরে না হাসরের ময়দানে থাকবো তোর সন্ধানে ক্ষমা তুই পাবি না মন কান্দে মন কান্দে মন কান্দে মন কান্দে রে তোর লাগিয়া মন কান্দে